দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত এরপরেই জানিয়ে দিব ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র মনে করে যুক্তরাষ্ট্রের পঁচিশ শতাংশ ইহুদি আরো জানিয়ে দিব কাশ্মীরে লস্কর ই তৈয়বার কমান্ডার সহ নিহত তিন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 সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত বাংলাদেশের লালমনিরহাট জেলার লোহাকচির সীমান্ত এলাকায় ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান বুধবার সকালে ভারতের সীমান্তের ভেতরে একজন বাংলাদেশি নিহত হয়েছে বলে শুনেছেন তারা এ বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি তবে কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এমন সময় এই ঘটনা ঘটল যখন বাংলাদেশে কোরবানির মৌসুম উপলক্ষে পশুর হাট বসতে শুরু হতে যাচ্ছে বিএসএফ প্রায় প্রতিটি হত্যাকাণ্ডের পরই দাবি করে যে বাংলাদেশের গরু চোরাচালানকারীরা অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়লে তারা অনেক সময় গুলি চালিয়ে থাকে তবে এবারের ঘটনার সাথে গরু চোরাচালানের সম্পৃক্ততা রয়েছে কিনা তা এখনো জানা যায়নি নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়নি বাহিনী লেকর্নেল রহমান বলেন পুরো ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বিনা কারণে হত্যাকাণ্ড ঘটে থাকলে তারা প্রতিবাদ জানানো হবে পরে পতাকা বৈঠকের পর লাশ বাংলাদেশে আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি মানবাধিকার নিয়ে কাজ করা বাংলাদেশের অন্যতম সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জোর পর্যন্ত চারজন বাংলাদেশি সীমান্তে গুলিতে নিহত হয়েছে আহত হয়েছে আরও চারজন আর ধরে নিয়ে যাওয়া হয়েছে তিনজনকে দুই সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে সীমান্তে গুলিতে নিহত হয়েছে বিয়াল্লিশ জন বাংলাদেশি আর নির্যাতনের শিকার হয়েছে ছয়জন বিশ্লেষকরা মনে করেন বিগত বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে উন্নতি ঘটলেও তার প্রতিফলন দেখা যায়নি দুই দেশের সীমান্তে সীমান্তে হত্যাবন্ধে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও তাতে সীমান্ত পরিস্থিতির পরিবর্তন ঘটেনি এমনকি সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার ব্যাপারে বিজেপি ও বিএসএফ এর মধ্যে ঐক্যমত্য থাকলেও তা প্রায়ই লঙ্ঘন হতে দেখা যায় সূত্র বিবিসি ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র মনে করে যুক্তরাষ্ট্রের পঁচিশ শতাংশ ইহুদি যুক্তরাষ্ট্রের পঁচিশ শতাংশ ইহুদির চোখে ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র মঙ্গলবার একটি জরিপের ফলের উপর ভিত্তি করে এ তথ্য জানায় লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডিল ইস্ট আই গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর এ জরিপ চালানো হয় জিউস ইলেকট্রোরেট ইনস্টিটিউট আঠাশে জুন থেকে এক জুলাইয়ের মধ্যে এ জরিপ চালিয়েছে যা প্রকাশ করেছে তেরোই জুলাই জরিপে অংশ নিয়েছেন আটশো জন জরিপের তথ্য অনুযায়ী চৌত্রিশ শতাংশ ইহুদি মনে করেন ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের আচরণ আমেরিকায় চলা বর্ণবাদের মতোই এছাড়া বাইশ শতাংশ মনে করেন ফিলিস্তিন গণহত্যা চালাচ্ছে ইসরায়েল সম্প্রতি ইসরায়েল হামাসের মধ্যে হওয়া যুদ্ধে বিমান হামলায় দুইশো ছাপ্পান্ন ফিলিস্তিনি নিহত হন অন্যদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হয়েছেন বারো ইসরায়েলি কাশ্মীরের লস্কর ই তৈয়বার কমান্ডার সহ নিহত তিন জম্মু ও কাশ্মীরের লস্কর ই তৈয়বার সন্দেহভাজন তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এদের মধ্যে সংগঠনটির শীর্ষ কমান্ডার আইজাস ওরফে আবু হোরাইরাও রয়েছে বলে দাবি পুলিশের বুধবার ভোরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটে এক বিবৃতিতে কাশ্মীর পুলিশের আইজি বিষয় কুমার বলেন পুলওয়ামায় লস্কর ই তৈয়বার আস্তানা রয়েছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী তিনি পরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয় লস্কর ই তৈয়বার কমান্ডার আবু হোরাইরা সহ আরো দুই সদস্য এ নিয়ে জম্মু ও কাশ্মীরে গত ছয় মাসে নিরাপত্তা বাহিনীর হাতে তিপ্পান্ন সন্ত্রাসী নিহত হয়েছে গ্রেপ্তার হয়েছে আরো একশো জন বিবৃতিতে বিজয় কুমার আরো বলেন নিহত আবু হুরাইরার নেতৃত্বে সীমান্ত এলাকা পুলওয়ামার বেশ কয়েকবার হামলা চালিয়েছে এছাড়া লস্কর ইতোয়েবার সদস্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল শীর্ষ এ কমান্ডার আগামী পনেরোই আগস্ট ভারতের প্রজাতন্ত্র দিবসে কাশ্মীর লস্কর ইতোয়েবার নাশকতার পরিকল্পনা ছিল বলেও দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা বুধবার ভোরের এ ঘটনার পর থেকে সীমান্ত শহর পুলওয়ামায় কারফিউ জারি রয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা এছাড়া গত আট জুলাই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তিনটি আলাদা বন্দুক যুদ্ধে দুই ভারতীয় সেনা সহ আটজন নিহত হয়েছে ভারতের দাবি নিহত অন্য ছয়জন সন্ত্রাসী সবচেয়ে বড় সংঘাতটি হয় লাইন অফ কন্ট্রোলের কাছে সেখানে বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন সন্ত্রাসী ও দুই ভারতীয় সেনা নিহত হয় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দুইটি একে সাতচল্লিশ বন্দুক দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা কুলগ্রামে আরো দুটি অভিযানে চারজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয় ভারতীয় পুলিশ বলেছে কুলগ্রামে যে দুজন নিহত হয় তারা জাতীয় মহাসড়কে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে শুরু হয় সংঘর্ষ নিহত চার সন্ত্রাসীর নাম শাহবাজ আহমেদ শাহ নাসির পণ্ডিত কিফায়ত সফি ও ইনায়ত আহমেদ এদের মধ্যে শাহবাজ জয়িশ ই মোহাম্মদের সদস্য আর বাকিরা লস্কর ই তৈয়বার সদস্য এর আগে গত দুই জুলাই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপাড়া অঞ্চলে বিচ্ছিন্নতাকামী যোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী পুলিশ ও প্যারা মিলিটারি বাহিনীর সংঘর্ষে ছয়জন নিহত হয় নিহতদের মধ্যে পাঁচজন বিচ্ছিন্নতাকামী এবং একজন ভারতীয় সেনা ভারতের দাবি নিহত হওয়া বিচ্ছিন্নতাকামী পাঁচজন পাকিস্তান ভিত্তিক লস্কর ই ইয়েবার সদস্য এর আগে গত এক জুলাই রাতে রাজপোড়া এলাকায় যৌথ অভিযান শুরু করে ভারতীয় বাহিনী এ অভিযানে নিহত হয় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য ও পাঁচ সশস্ত্র যোদ্ধা এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সম্প্রতি নতুন করে উত্তেজনা শুরু হয়েছে তিরিশে জুন উপত্যকার কুলগ্রামে বনাঞ্চল সেনাদের হামলায় সন্দেহভাজন তিন সন্ত্রাসী নিহত হয়েছে এক জুলাই দেশটির সেনাবাহিনী বলেছে চলতি বছর এ পর্যন্ত একষট্টি জঙ্গি নিহত হয় এর আগে গত চব্বিশে জুন দিল্লিতে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সর্বদলীয় বৈঠক করেন উপত্যকার নেতারা সেখানে কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা প্রত্যাহারে প্রায় দুই বছর পর এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দুই সালের আগস্টে ভারত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত তা খারিজ হয়ে যায় একই সঙ্গে জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুইটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় এর একটি হল লাদাখ এবং অপরটি জম্মু কাশ্মীর অঞ্চলটি সার্বিক উন্নয়নের জন্যই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় নরেন্দ্র মোদীর বিজেপি সরকার সূত্র স্পোর্টেনি পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ চীনা নাগরিক সহ নিহত আট পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে এদের মধ্যে ছয়জনই চীনা নাগরিক এছাড়া ওই বিস্ফোরণে এক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন দেশটির উত্তরাঞ্চলে একটি বাস লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে রয়টার্স সহ বেশ কিছু গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে তবে ওই বাসের ভেতরেই বিস্ফোরক রেখে দেওয়া হয়েছিল নাকি রাস্তার পাশে থাকা কোনো কিছু থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয় বিস্ফোরণের পরপর ওই বাসটি একটি গভীর খিরি খাদে পড়ে যাওয়ায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বুধবার নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান এই ঘটনায় এখনো পর্যন্ত এক চীনা প্রকৌশলী এবং এক সেনা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে কাজ করেছে উদ্ধারকারী দল দুর্ঘটনায় আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে তিনি জানিয়েছেন বিস্ফোরণের ঘটনায় ছয় চীনা নাগরিক এক সেনা এবং স্থানীয় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন অপর এক কর্মকর্তা জানিয়েছেন দুর্ঘটনার সময় বাসটিতে তিরিশ জনের বেশি চীনা প্রকৌশলী ছিলেন কংগ্রেস তিব্বতকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণার আহ্বান বাইডেনকে সম্প্রতি পেনিসিলভানিয়ার একজন কংগ্রেস সদস্যর প্রস্তাব প্রশংসিত হয়েছে প্রস্তাবে তিনি বলেছেন দীর্ঘ সত্তর বছর চীন তিব্বতকে অবৈধভাবে দখল করে আছে যুক্তরাষ্ট্রকে এটা অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে তিব্বতকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানায় বিশ্ব মানবাধিকারের রক্ষক হিসাবে যুক্তরাষ্ট্রের খ্যাতিকে আরও শক্তিশালী করতে হবে দুই সালের তিব্বত বিলে ওয়াশিংটনকে তিব্বতের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয় যা বর্তমানে কেন্দ্রীয় তিব্বতি প্রশাসন নামে নামকরণ করা হয় মার্কিন সিনেটে লাসাতে জুন মাসে একটি কনসুলেট খোলার আহ্বানে সাড়া দেওয়ার জন্য একটি দ্বিধলীয় বিল পাশ করেছিল এবং পরম পবিত্র দলাই লামার পূর্ণজন্মের নীতির উপর বিশ্বব্যাপী ব্যস্ততা জোরদার করার আহ্বান জানিয়েছিল এই বিলে তিব্বত দখলের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী বা জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মার্কিন উদ্ভাবন ও প্রতিযোগিতা আইন চীনের সাথে প্রতিযোগিতা করার জন্য বিজ্ঞানে বিনিয়োগের মাধ্যমে দুইশো বিলিয়ন মার্কিন ডলার সরবরাহ করে তিব্বতের ওপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানও রয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে দুইশো তালেবান নিহত আফগানিস্তানে বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুইশো তালেবান নিহত হয়েছে একই সঙ্গে তাদের বহু অভিযানের পরিকল্পনা নস্বাত করে দেওয়া হয়েছে মঙ্গলবার দেশটির গণমাধ্যম টেলো নিউজ এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের দুইশো জন নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার তালেবান বামিয়ান প্রদেশের সাইঘান জেলা গজনীর মালিস্তান ফারাহ প্রদেশের পুর চমন এবং খস্ট প্রদেশের মোসা খেলের নিয়ন্ত্রণ নিয়েছে এ সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের দুইশো জনকে হত্যার দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ আহমদ জাই বলেন যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে শত্রুরা হামলা চালাচ্ছে সেসব এলাকাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এসব এলাকা রক্ষা এবং সেখানে অভিযান পরিচালনায় কর্মসূচি রয়েছে সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের প্রায় পঁচাশি শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকা দখলে নেওয়া শুরু করে তালেবান